হয়তো আপনি ইনোসেন্ট বা যার সাথে রিলেশন আছেন সেও ইনোসেন্ট কিন্তু শয়তান তো ইনোসেন্ট না ওকে এই কি হলো মেকআপ খুলে দিবেন এবার আসসালামু আলাইকুম সবাইকে একটা এক্সাইটিং ভিডিও নিয়ে ফাইনালি আপনাদের সামনে চলে আসলাম এটা আমাদের একজন ফ্যান পাঠাইছেন সো ভিডিওটার নামটা দেখে একটু মনে হয়েছে কি মানে ইসলামিক ম্যারেজ ব্যাপারটা কীরকম মানে আসলে খুব এক্সাইটমেন্ট কাজ করতেছিল জিনিসটা দেখা উচিত আর এই ভিডিওতে পিছনে একটা ট্র্যাক বাজবে মানে বারাকাল্লা একটা নাসিদ আছে মানে পপুলার একটা নাসিদ আমাদের দেশে দেশের বাইরেও সবাই শোনে সো দুইটা মিলে আই থিঙ্ক একটা ভেরি এক্সাইটিং ভিডিও হবে যারা যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন তারা ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে দেন এবং আমরা এখন রিয়েকশন ভিডিওটা শুরু করে দিই তাহলে five four three two one Start. খুব হ্যাপি মনে হচ্ছে কাউকে ফুল দিচ্ছেন এর একটা কিছুটা ট্রেডিশনাল বিয়ে আমরা দেখতে পাচ্ছি মানে মালা বদল যেটা ইউজুয়ালি কিন্তু আমাদের ইসলামিক কালচার আছে কিনা শিওর বাট এটা এই দেশের কালচার হবে প্রবাবলি ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া কোনো একটা দেশের কালচার মনে হচ্ছে বাট মালা বদলের ব্যাপারটা আমরা দেখলাম Okay. Okay. عليكما وجمع بينكما في خير بارك الله لكما وبارك উম, একসাথে মোনাজাত হচ্ছে আমি জানি না মোনাজাতের ব্যাপারটা নিয়ে অনেক কনফিউশন আছে বাংলাদেশ আই থিঙ্ক যারা দেখতেছেন এই মুহূর্তে অনেকে এটা জানেন সম্ভবত যে মোনাজাত ব্যাপারটা একত্রে করা বা এভাবে হাত তুলে মোনাজাত আই ডোন্ট নো আমি নিশ্চয়ই এটা বিদাত বলছেন অনেকে আম, এটা নিয়ে আর রিসার্চ করা দরকার কোনো অপিনিয়নে যাচ্ছি না জাস্ট ভিডিওটা নেক্সট কি হয় সেটা দেখি আপনার সাথে নিউলি অ্যান্ড ওয়াইফ একজন সাথে করতেছেন একসাথে বা দেখতেছেন বা করতেছেন ওয়াইফ দেখতেছেন তো খুবই রোমান্টিক একটা সিচুয়েশন আমার মনে হয় যারা এই মুহূর্তে দেখতেছেন অনেকেই ফিল করতেছেন মানে স্পেশাল কোনো পার্সন আই হোক it's your husband or wife যাকে আপনারা মনে করতেছেন অন্য কেউ না হোক حن قلبي على جمعة الخير هلا حن قلبي على جمعة الخير هلا جمعة الخير هلا الله لكما وبارك عليكما وجمع بينكما في خير আহ, বিশেষ করে আমাদের আহ, দিনী বোনরা যে ড্রেস আপে আসতেছেন আমার মনে হয় এটা অ্যাপ্রোপ্রিয়েট ইসলামিক দৃষ্টিকোণ থেকে এরকমই ড্রেস আপে আসা উচিত আম, তাদের আহ, জামা কাপড়টা আপনি একটু খেয়াল করতে পারেন বিয়ে শাদিতে অনুষ্ঠান ওয়ালিমার একটা হবেই এটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ওয়ালিমার একটা অনুষ্ঠান তো হয় কিন্তু মেয়েরা ছেলেরা সেপারেট মানে ফ্রি মিক্সিং যেন না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে সো সেদিক থেকে যদি আমরা খেয়াল করে দেখি আপনার ড্রেস আপ ঠিক আছে কি হলো মেকআপ খুলে নাকি আবার এবার معنا وربنا يحييكم ওহ। بالحب ভাই মেকআপটা খুলেন নাই মানে ঠিক করে দিছেন একটু ঠিক করে দিছেন যে ওয়াইফের এই ব্যাপারটা মানে পর্দার ব্যাপারটা ভাই কিন্তু খেয়াল করতেছে তো ভাইয়ের জন্য একটা থামস আপ جئت معنا وربنا يحييكم বড় ভাই শেপ টেপ করছেন মনে হয় যে শেপ করবেন না দাড়িটা রাখবেন ব্রাদারের জন্য advice for the brothers also watching please রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাটা আমরা ফলো করি দাড়িটা রাখার চেষ্টা করি ভাই একদম ক্লিন শেপ হয়ে আসছে যেটা আমার মনে হচ্ছে রাইট আর যদি দাড়ি না ওঠে দ্যাটস আনাদার কেস وربنا يحييكم ওকে بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير তা আমরা بارك হয় الله বিভিন্ন ড্রেস আপে তিন থেকে চারবার বিয়ের অনুষ্ঠান করছেন আই নট শিওর এটা পারমিসেবল কিনা বাট চার পাঁচবার প্রোগ্রাম হয়ে গেছে এবং পরিবেশটাও খুব রোমান্টিক আমার মনে হচ্ছে আহ, বিয়ের এই নিয়ে মনে চার পাঁচ বার মালা পরানো হয়ে গেল যে পার্সোনাল ভাবে দোয়াটা করা উচিত ছিল এটা অনুষ্ঠানে সবার সামনে করা ঠিক হচ্ছে কিনা I'm not sure I'm not sure guys এটা নিয়ে আমাকে আবার প্রশ্ন করবেন না যে ভাই এটা কি রাইট না রং এটা আমাকে না জিজ্ঞেস করেন স্কলারকে জিজ্ঞেস করেন আমরা কোনো স্কলার না শেখ মুফতি আলেম কেউ না সেই ধরনের প্রশ্ন উত্তর আমরা দিতে পারতেছি না ভিডিওতে কী ছিল সেটা আপনাদের সাথে মেইনলি মানে মূল যে ব্যাপারটা বারাকাল্লা একটা নাসির চলতেছে সাথে বিয়ের অনুষ্ঠানের একটা ভাইব আসতেছে আমরা দেখি ব্যাপারটা সামনে কোন দিকে যায় محبتي نحيكم مرحبا يا هلا فيكم بالمحبة نحيكم بالمحبة نحيكم ওকে সবাই খুব খুশি وبارك عليكما وجمع بينكما في خير বেশ بارك কয়েকটা الله বেশ لكم কয়েকটা ওয়েডিং আমরা একসাথে দেখার সুযোগ পাচ্ছি মাসাল্লাহ ভালো বিয়ের সাথে ব্যাপারটা মানে সাইনটা খুবই ভালো মানে বিয়ে হচ্ছে these are the positive signs হ্যাঁ মানে যারা এখন সিঙ্গেল আমরা দেখতেছি অনেকেই আমি যাই না আমার আম, মানে কুইন কবে আসবে আমি জানি না এগুলা এই ধরনের প্রশ্ন আবার কমেন্টে আপনারা কেউ করবেন না বাট লুকস লাইক মানে বিয়ে দেখে আমারও মনে ইচ্ছা করছে হ্যাঁ, মানে ম্যারেজ যারা আমরা এখনো কই নেই মানে বিয়ের সাথে এখনো কই নেই তাদের খুব দ্রুত ব্যাপারটাতে ডিসিশন নেওয়া উচিত وبارك عليكما وجمع بينكما في خير بارك الله لكما ভাই এবং ওকে তো আমার মনে ভিডিওটা দেখার পর অনেক ভাই এবং বোনেরা যারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতেছেন মনে হয় বিয়ে করতে ইচ্ছা করতেছে আমার মনে হয় অনেকের মানে পছন্দের মানুষের কথাটা তো মনে পড়তেছে আবার যারা বিভিন্ন রকম রিলেশনশিপে আছেন তাদের জন্য স্পেশালি একটু বলবো যে মানে বিয়ে এখনও করেন না কিন্তু মানে ওইদিকেই একটু ফিল আসছে তাই না মানে পজিটিভ একটা ফিল তো পাইছেন সো ওই উদ্দেশ্য করে কয়েকটা কথা বলি সেটা হচ্ছে আমাদের ইসলামে প্রি ম্যারেজিয়াল কোনো রিলেশনশিপ রাখার ব্যাপারে কোনো অনুমতি নেই সো দ্যাট মিনস আপনি আরেকজন নন মাহারামের সাথে মানে কোনো রকম রিলেশনশিপে থাকতে পারবেন না সো সেটাকে মাথায় রেখে আমার মনে হয় যদি আপনার গুড একটা ফিলিং এসে থাকে এই ভিডিওটা দেখার পর সো আমার মনে হয় আপনারা বিয়ের ব্যাপারে একটু সিরিয়াস হতে পারেন আমাদের বাংলাদেশিদের জন্য এই ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স ডে এটাকে কেন্দ্র করে বিভিন্ন রকম আনুষ্ঠানিকতা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনোটাই সাপোর্টিভ না একদম সোজা বাংলা করতে হবে এটা নিয়ে যতই মারামারি করেন যতই হাসাহাসি করেন at the end of the day it's হারাম মানে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করা তো এটাকে হালাল করে ফেলেন বিয়ে সাথে ব্যাপারে একটু সিরিয়াস হন যারা ম্যাচুরি নাও দেখতেছেন আমার মনে হয় সবাই খুব এক্সাইটেড ব্যাপারটা নিয়ে সো আমার মনে হয় যদি ছেলে হন মেয়ের বাবার কাছে অ্যাপ্রোচ করেন আপনার নিজেকে একদম স্ট্রংলি তুলে ধরার চেষ্টা করেন কেন আপনি তাকে বিয়ে করছেন সেই বিষয়গুলো বলেন একটা ডিসকাশনে আসেন প্রপার ওয়েতে প্রপার চ্যানেলের মাধ্যমে কথা বলে ব্যাপারটাকে আগায় নেন এভাবে হারাম রিলেশনশিপে যারা আছেন তাদের জন্য একটাই কথা বলবো দেখেন আমি আপনাদের কাউকে ছোট করতেছি না বা আপনাদের কাউকে খারাপ কিছু বলছি না আমি এটুকুই বলছি হয়তো আপনি ইনোসেন্ট বা যার সাথে রিলেশন আছেন সেও ইনোসেন্ট কিন্তু শয়তান তো ইনোসেন্ট না শয়তান আপনাদেরকে প্রত্যেক পদে পদে খারাপ দিকে ডাইভার্ট করার চেষ্টা করবে আপনাদের দিয়ে খুব খারাপ একটা কিছু করার ফেলার চেষ্টা করবে যেটার জন্য আপনার rest of the life regret করবে সো সেরকম আমরা একটা বাজে পরিস্থিতিতে কেউ না পড়ি আমার মনে হয় যারা যে অবস্থায় আছেন খুব দ্রুত বিয়ে সাথে ব্যাপারে একটু ডিসিশন নিয়ে নেন আমরা মুসলিমরা কোনো ওই এগারো ফেব্রুয়ারি বারো ফেব্রুয়ারি তেরো ফেব্রুয়ারি চোদ্দো ফেব্রুয়ারি চকলেট ডে টিডি ডে হ্যান্ডে টেন ডে ভ্যালেন্টাইন্স ডে এসব বাদ আমাদের জন্য বিয়ে সাথে মানে marriage day that's something special আর যেটুকু আমি শুনেছিলাম সেটা হচ্ছে আপনারা যদি আপনার ওয়াইফকে খুশি করার জন্য যে কোনো অ্যাক্টিভিটি করেন সেটার জন্য আপনারা স্বভাব পাবেন সো কেন এত সময় নষ্ট করছেন কেন এরকম হারান হিসেবে আসেন এগুলো বাদ দেন একদম be free try to take things in the হালাল ওয়ে এতদিন যা হয়েছে সেগুলোর জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চান এবং দোয়া করি আপনাদের সবার কাছে যেন আল্লাহ তালা আপনাদের এই যে অবস্থায় আছেন সেটা থেকে ব্যাপারটা বিয়ের দিকে নিতে সহযোগিতা করুক আপনাদের প্রতি আরও জিনিসটা সহজ করে দিক সো এটাই দোয়া রইল আর আপনাদের জন্য আজকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে রিদমিক ল্যাবসের পক্ষ থেকে রিদমিক কিবোর্ড ব্যবহার করেন এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন স্পেশালি আমিও প্রায় আমার আম্মুকে আব্বুকে যে বাংলায় ভয়েস টাইপিংটা শিখাই দিয়েছিলাম মানে কথা বললে টাইপ হয়ে যায় সো রিদমিক কিবোর্ড গত নয় বছর ধরে আপনাদেরকে মারাত্মক লেভেলে সাপোর্ট দিয়ে আসতেছে it's a non profit non commercial app মানে ফ্রি বুঝতেছেন তো এই অ্যাপটা যারা বানাইছে তারাই আপনাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে এবছর তো বইমেলা হলো না করোনার জন্য এত খারাপ একটা পরিস্থিতি গেল গত বছর এর মতো ইন্টেন্সিভ যে এই বছর হবে সেরকম কিছুই কিন্তু হয়নি সবাই আপসেট বাট তারা আপনাদের জন্য একটা খুশির খবর আনতেছে সেটা হচ্ছে বইটই অ্যাপ এই বইটই অ্যাপ দিয়ে কী হবে বইটই অ্যাপ দিয়ে আপনারা ঘরে বসে কোনো রকম ঝামেলা ছাড়া সাড়ে তিনশোরও বেশি ফ্রি ইবুক পড়তে পারবেন মানে বই পড়তে পারবেন এই অ্যাপটা দিয়ে খুব ইজিলি এছাড়া দুই হাজারেরও বেশি বই নিয়ে টোটাল যেগুলো একটু পেইড হবে সেগুলো নিয়ে কিন্তু একটা ডিজিটাল বই মেলার মতো একটা পরিস্থিতি আপনাদের সামনে নিয়ে আসছে এখন বলতে পারেন ভাই বই কিনবো টাকা পয়সার ব্যাপার তো আছে ওয়েল সেটা আছে বাট যারা আমার ভিউয়ার্স তাদের জন্য স্পেশালি একটা কোড আমি দিয়ে দিচ্ছি কিঙ্গোপলি ফিফটি এই যে এদিকে দেখতে পারবেন হয়তো কিঙ্গোপলি ফিফটি এই কোডটা আপনি যদি ইউজ করেন বই পার্চেসের সময় তাহলে কিন্তু আপনার ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ইয়েস কথাটা right fifty percent discount so এই কোডটা আপনারা ব্যবহার করতে পারেন পারচেস করার সময় আর উপভোগ করতে পারেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো দেরি কিসের বইটুই অ্যাপটা এখনই আমাদের ডিসক্রিপশন বক্সের যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে ডাউনলোড করে ফেলেন আর বই পার্চেসের সময় কোডটা ব্যবহার করে নেবেন তাহলে কিন্তু ইজিলি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা উপভোগ করতে পারবেন সো আজকের জন্য এতটুকুই গাইজ আশা করি মোটোটা সেম থাকলো আমরা মুসলিম হিসেবে সব ধরনের এই ধরনের দিবসগুলোকে অ্যাভয়েড করব যেটা আমাদের মানে শরিয়াকে কন্ট্রাডিক করে পুরোপুরি আর অবশ্যই আমি রিকোয়েস্ট করব প্রপার চ্যানেলে কমিউনিকেশন করে বিয়ে সাথে ব্যাপারে জিনিসগুলো আগেন আল্লাহ তাল্লাহ আপনাদের এই মনের কষ্টটা থেকে আর কি আপনাদেরকে পরিত্রাণ দান করুক হারাম অবস্থা থেকে হারাম অবস্থায় চলে আসার সুযোগ করে দিন তো thank you one for watching ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিতে হবে আর ভিডিওটা শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না সো টিল দেন এভরিওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের জন্য এতটুকুই সবাইকে আল্লাহ হাফেজ